আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকের বিড়িতে বলছিলাম আপনাদের সবাইকে মানে আজকে আমার কপিল যেটা আছে এর উপরগুলো দেখাবো অবশ্যই আজকের ব্লগে আজকে এখন কিন্তু আমি যাইতেছি এখন কিন্তু মর্নিং টাইম হচ্ছে সিক্স ফোরটি এখন মানে আরও একটু সময় লাগবে অবশ্যই ওই জায়গাতে যেতে এখন গাড়িতে আছি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আজকের ব্লগে কিন্তু অবশ্যই সবাই দেখবেন আজকে আমি রোডটা এখন দেখে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা দেখেন আরও প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে কলকাতা যেতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন ওকে গাইজ দেখেন এটা হচ্ছে আমার কপিলের জায়গা যেটাতে মানে আপনার অ্যানিমলটাকে এই জায়গাতে যাওয়ার রুট এটা মানে এখন সকাল সকাল আর কি সিক্স ফোরটি এরকম টাইম হয়েছে তো একদম মানে পাহাড়ের ভিতরে আর কি এখন আমরা পাহাড়ের ভিতরে চলে আসছিলাম অবশ্যই আপনারা কিন্তু আমার আজকের ব্লগটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু সব কিছু দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব যত যতটুকু সম্ভব আমার ওকে এখানে কিন্তু পাহাড় আর পাহাড় আর কি পাত্তর এগুলো সবগুলো পাত্তরের পাহাড় আমাদের দেশের মতো না এটা হচ্ছে রোড এটা বানিয়ে ওই এখন আমরা একদম পাহাড়ের ভিতরে চলে আসছিলাম আরও যেতে হবে কিন্তু পাহাড়ের ভিতরে এখানে গ্রাম আছে দেখেন আমি দেখে দিচ্ছি বিড়িতে বিড়িতে এটা হচ্ছে হসপিটাল মানে আমাদের দেশে অ্যাভেলেবেল হয় তারপরে কিন্তু এরকম মানে গ্রামের ভিতরে হয় না আর কি দেখেন এখানে কিন্তু লোকজন নাই তারপরে কিন্তু সরকার কিন্তু এখানে সরকার কিন্তু হসপিটাল বেঁধে রাখছে সব কিছু তৈরি আছে এখানে এটা হচ্ছে মসজিদ এটা একটা মানে পাহাড়ের ভিতরে একটা ছোট্ট একটা গ্রাম আর কি তো এদিকে হচ্ছে গ্রামের দিকে এদিকে আবার পাহাড়ের দিকে ওকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কিন্তু আজকের ব্লগে কিন্তু সব কিছু দেখাবো ওকে গাইস দেখেন গাইস মানে এই রোডটা কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে দেখতে মানে চারিদিকে মানে এখানে পাত্র নাই আবার মানে এগুলো হচ্ছে আমাদের দেশের বালু বালু আছে না বালু মতো আর কি সবগুলো বালু এখানে দেখেন মানে দুনো সাইডে বালু মাঝখানে হচ্ছে রোড এটা হচ্ছে পাহাড় আর কি পাহাড়ের পাহাড়ের উপরে এখন উঠতেছি আমরা গাড়ি দেখেন গাইস এটা হচ্ছে সব সব কিছু হচ্ছে এখানে আবার পাত্র নাই এখানে হচ্ছে আপনার ওই বালু আর কি এখানে এখন আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি আমার কিন্তু ভালো লাগে রোডটা সেই জন্য আমি কিন্তু বেরিয়ে চাইছিলাম এখন কিন্তু আমার পাহাড়ের উপরে দেখেন কত নিচে এখন গাড়িটা হচ্ছে ফুল পাহাড়ের উপরে দেখেন গাইস সব মরুভূমি আর মরুভূমি এখানে তো আমরা অনেক ভিতরে চলে যেতেছি পাহাড়ের ভিতরে ওইখানে নেটওয়ার্কের সমস্যা অনেক সমস্যা তো দেখেন গাইস এখন পাহাড়ের নিচে চলে আসছিলাম অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর বিশেষ কথা হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ওকে গাইস ফাইনালি গাইস এসে গেছি আমার কপিলের যেটা মানে উড়ের জায়গা যেখানে ওট রাখে ওইখানে চলে আসছিলাম অনেকক্ষণ ধরে দেখেন গাইস এটা হচ্ছে একটা আমার কিন্তু ভীষণ ভয় লাগতেছে দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন দেখেন দেখেন অনেকগুলো উঠ আছে এখানে একটা না আসলে এখানে কমসে কম একশো দেড়শোর উপরে উঠবো এগুলো হচ্ছে সব উডের ঘর আমি কিন্তু সবগুলো দেখাবো আপনাদেরকে দেখেন এগুলা হচ্ছে মানে উডের যেগুলা মানে আপনাদের কি বলে বাচ্চা দেয় এগুলা এগুলো হচ্ছে প্রেগনেন্ট সবগুলা তো এখানে যারা কাজ করে এদেরকে জিজ্ঞেস করছিলাম এরা বলছিল আর কি আসলে এই ধরনের তো অভিজ্ঞতা আমার নেই তারপরে মানে এদেরকে জিজ্ঞেস করছিলাম এগুলো হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লামের প্রিয় একটা জানোয়ার মানে অনেক মহব্বত করত এদেরকে ওকে গাইস এটার নাম হচ্ছে সামাহা এটা হচ্ছে আমাদের আমাদের পাকিস্তানি ভাই फरहा হ্যাঁ, পাকিস্তানি ভাই অনেক পুরান মানুষ এখানে মানে এখানে কাজ করে क्या नेम है पाजी इसका फरहा পারহা हाँ इसका नेम समाहा इसका नेम समाहा এটার নাম হচ্ছে সামাহা এটার নাম হচ্ছে পারাহা हाँ और और दिव दिव ये দিওয়ে সাইডেরটা হচ্ছে দিওয়ে তারপরে बाद में और खरबेश এটা হচ্ছে खारबिश खारबिश पाजी आप थोड़ा बताओ मेरा चैनल को थोड़ा आदमी को बताओ थोड़ा देखने के लिए मेरा वीडियो ये हिंदी में बताओ मुश्किल नहीं आदमी समझ में आए नहीं जानता है लेकिन क्या बोले मुश्किल नहीं कुछ भी बोलो हाँ। मेरा वीडियो थोड़ा देखने के लिए बोलो मेरा चैनल थोड़ा सब्सक्राइब हाँ। करने के लिए बोलो मेरा बांग्लादेश का आदमी को थोड़ा शुक्रिया बोलो थैंक यू बोलो कुछ भी बोलो मुश्किल नहीं बांग्लादेश में थैंक यू वेरी मच पाजी आप बहुत स्वीट है ओके গাইজ দেখেন এগুলো হচ্ছে ছেলে আর কি আগে দেখেছিলাম এগুলো হচ্ছে সবগুলা মানে মেয়ে এটা হচ্ছে ছেলে এগুলো অনেক বড় বড় মার্শাল্লাহ এদের ফাঁসে যাওয়া যায় না এগুলো আলাদা আলাদা করে মানে সেপারেট করে করে একটা করে বেঁধে রাখছে সাইডটা আছে এখানে সাইডটা কিন্তু অনেক হেভি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন গাইস অনেক খেবি গাইস দেখেন মানে এটা হচ্ছে ঘর আরেকটা মার্শাল্লাহ অনেক মানে অনেকগুলো আছে ওঠে এখানে এখানে প্রায় আমি বলতেছি আমার হিসেবে তো আমি তো হিসাব তো করি না এমনি একটা আইডিয়াস থেকে বলতেছি মানে কমসে কম একশো দেড়শোর উপরে ওট আর কি এগুলা মানে অনেক লাইক করে এখানে মানে আরব দেশে অনেক লাইক করে একটা আসতেছে আমার দিকে হ্যাঁ দেখেন দেখেন গাইস আমি আর একটা করে এখন যাব যেখানে মানে বাচ্চা দিছে বাচ্চাগুলো যেখানে রাখছে ওইখানে যাব আর কি গাছ দেখেন এগুলা হচ্ছে সব বাচ্চা দিছে এরকম মানে এই ছোট ছোট বাচ্চা এগুলা মানে আলাদা আলাদা করে মানে সেপারেট সেপারেট করে বন্ধ করে এদেরকে দেখেন এগুলা সব মানে বাচ্চা দিয়ে দিছে এরকম আর কি এখানে যেগুলো আছে সবগুলো বাচ্চা দিয়ে দিছে দেখেন ও ছোটো ছোটো বাচ্চা দেখেন আচ্ছা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন ওকে পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে একদম ছোট বাচ্চা এটা এটা হচ্ছে অনেক ছোট মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ছোট দেখেন এখন মানে ঘাস খাচ্ছে সবগুলা আমি এখন আরেকটাতে যাবো মানে বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যায় আর একটা আলাদা করে রাখে এগুলো এখন আমি দেখাইতেছি আপনাদেরকে গাইস এগুলো হচ্ছে মানে বাচ্চা থেকে একটু একটু বড় হয়ে গেছে এরকম আর কি আবার কিন্তু মানে গল্পে হচ্ছে আপনার ওড়েরও রেস আছে মানে এগুলো রেসের জন্য তৈরি করে আর কি মানে ওড়েরও রেসিং হয় সবগুলো আমার দিকে আসতেছে মাসালাকে মানে আমাকে মারবো মনে হয় এরকম করে আসতেছে দেখেন গাইস এই ঘরও আছে এই ঘরও মানে এরকম এগুলো হচ্ছে সব রেসের রেস রেস দেয় আর কি রেসের মানে রেস যেগুলো দেয় উঠ এগুলো হচ্ছে আলাদা সেপারেট করে রাখে দেখেন গাইস দেখেন সবগুলো কিন্তু এখন খাওয়ার টাইম মানে ঘাস খাচ্ছে সবাই গাইস মানে অনেক রোদ এখানে হয়তোবা ভিডিওতে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না মানে মাসাল্লাহ আপনারা তো অবশ্যই জানেন গালফে গরমের হার একটু বেশি তো এখন কিন্তু গরম চলে আসছে তো আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ব্লগটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হ্যাঁ